মাইয়তি রসুল ফাঁকা দাতা আল্লাহ যে রাসুল সাল্লাহ সাল্লাহ আনুগত্য এসছে সে স্বয়ন আনুগত্য করলো তা তো লেখেনি এখানে অনুবাদটা ভুল করেছে ও এখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ফানাফিল্লা হলেন মোহাম্মদ আল্লাহর মধ্যে কি হয়ে গেছে ফানা ফিল্লা বলে নৌজবিল্লা নৌজবিল্লা মাইয়তি রসুল ফাকাত আতা আল্লাহ দেখছেন কোরআনের দলিল কোরআনের দলিল আল্লাহ হেদায়ত দান করুক এ কোরআনের আয়াত বুঝে নে রাসূল আল্লাহ যে রাসুলের আনুগত্য করলো সে মূলত আল্লাহরই আনুগত্য করলো তো অর্থ তো বুঝেনি এটা অর্থ বুঝেছে ওই যে ওইরকম আদনান যেমন বলেছে আল্লাহ রাসুল আত্মহত্যা করতে চেয়েছিলেন না বুঝে বলে দিছে এ বহু আলেমও ভুল করেছে এখানে শুধু আদনানি ভুল করেনি এটা কথা বুঝতে পারছেন আবু তো আদনানি শুধু ভুল করেনি অনেকেই ভুল করেছে এই জায়গায় ফতুল বাড়ি না পড়ে বুখারি পড়াইছে অথচ এটা হাদিসই না এটা কি হাদিস বুখারি পড়াতে হলেও পড়তে হলেও জ্ঞান থাকা লাগবে তো এই আয়টা ভুল করেছে যেমন ইন্নাল্লাহ মালায়েকাতাহু নবী আল্লাহর ফেরেস্তারা নবীর উপরে দরুদ পাঠ করে নজুবিল্লা অর্থটা হলো অর্থ বুঝেই না কোরআন নিজের মতো বুঝলে হবে না কোরআন নিজের মতো বুঝলে হবে না কোরআন বুঝতে হবে সাহাবিদের মতো বুঝতে হবে রাসুল সাল্লাহ সাল্লামের মতো আদনানের একটা বক্তব্য শুনেছি আদনান বলছে এটা সালাবদের মান হাজনা অতএব কোরআন নিজের মতো বুঝবেন না অর্থাৎ আল্লাহর আনুগত্য করতে হলে আল্লাহর ইবাদত করতে হলে রাসুল সাল্লামের পদ্ধতি অনুযায়ী করা লাগবে এবার বুঝতে পারছেন কথা কার পদ্ধতি লাগবে আল্লাহর নবীর পদ্ধতি লাগবে যে ব্যক্তি আল্লাহর নবীর পদ্ধতি অনুযায়ী আল্লাহর ইবাদত করলো এর অর্থই হলো পদ্ধতি দিয়েছেন কে সরাসরি কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তা আল্লাহর আনুগত্য করা হলো না বুঝে